হোয়াট হোয়াট মানে কি আস্ক ফর ইনফরমেশন যেমন কি খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তাতে কি সো হোয়াট সো হোয়াট আর কি হোয়াট এলস হোয়াট এলস কিসের জন্য হোয়াট ফর হোয়াট ফর ওটা কি what is that what is that কি ঘটেছিল বা কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড সে কি বলেছিল what did he say what did he say তুমি কি কিনেছিলে what did you buy what did you buy what time মানে কটার সময় বা কখন আস্কিং অ্যাবাউট টাইম রাতের খাবার কোন সময় দেওয়া হয় what time is dinner served what time is dinner served তুমি কখন বাসায় যাবে what time do you go home what time do you go home তুমি কখন ঘুমাতে যাও what time do you go to bed what time do you go to bed school কখন শুরু হয় what time does school begin what time does school begin what kind মানে কি ধরনের ডেসক্রিপশন বোঝাতে হোয়াট কাইন্ডকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তুমি কি ধরনের খাবার খাও what kind of meal do you eat What kind of meal do you eat? তুমি কি ধরনের খেলা পছন্দ করো What kind of sports do you like? What kind of sports do you like? তোমার কি ধরনের ওয়াইন আছে What kind of wine do you have? What kind of wine do you have? When? When মানে কখন? Ask about time. For example আমরা কখন খেতে পারি when can we eat when can eat তুমি কখন যাবে when will you leave when will you leave যাও যখন তুমি চাও go when you want go when you want সময় পেলে এটি করো do it when you have time Do it when you have time. Where? Where মানে কোথায়? Ask about places. For example, কোথায় গিয়েছিলে? Where did you go? Where did you go? কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? তুমি কোথায় থাকো? Where do you live? Where do live আমার ঘড়ি কোথায় where is my watch where is my watch station কোথায় where is the station where is the station why why মানে কেন আস্ক অ্যাবাউট রিজন আমি কেন বা আমাকে কেন হোয়াই মি Why me? কেন Why not? Why not? কেন ami ekhane. Why am I here? Why am I here? She ekhane কেন Why is he here? Why is he here? তুমি কাঁদছিলে কেন Why do you cry? Why do you cry? Whose? Whose माने कार Ask about possession. এটা कार Whose is this? Whose is this? ওটা কার গাড়ি Whose car is that? Whose car is that? সে কার বন্ধু Whose friend is he? Whose friend is he? Which which মানে কোনটি ask about choices for example কোনটা ভালো which is better which is better আমাদের গাড়ি কোনটি which is our car which is our car তুমি কোনটি চাও which do you want which do you want তোমার কলম কোনটি which is your pen which is your pen who who মানে কে আস্ক অ্যাবাউট পিপল কে এটা করেছে who did this who did this ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার কে দেবে who will pay who will pay কে এটা লিখেছে হু রোট ইট হু রোট ইট কে আসছে who is coming who is coming কে এখানে এসেছিল হু কেম হেয়ার হু কেম হেয়ার হুম হুম মানে কাকে ask about people. For example with whom মানে কার সাথে বাই হুম মানে কার দ্বারা অ্যাবাউট হুম মানে কার সম্পর্কে ফর হুম মানে কার জন্য আরো কয়েকটি উদাহরণ দেখা যাক কার কাছ থেকে আমার লেখা উচিত to whom should I write to whom should I write এটা কার Whom does this belong? Whom does this belong? তুমি কার সাথে গেলে? With whom did you go? With whom did you go? এবার আমরা শিখব হাউ এর ব্যবহার হাউ মানে কিভাবে কেমন কত ask about process and manner for example তোমার বাবা কেমন আছে how is your dad how is your dad তুমি কিভাবে করলে how did you do how did you do এটা কত উঁচু how high is it how high is it তুমি কেমন বোধ করছো how do you feel how do you feel আর কতক্ষণ for how long for how long দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড কত দূর হাউ ফার হাউ ফার কত হাউ মাছ হাউ মাছ